হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমি চলে আসি আমার চ্যানেল থেকে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে আর এই ভিডিওটি হচ্ছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভোনা তাহলে চলুন পাঙ্গাস মাছ রান্না করতে আমার যে যে উপাদানগুলো লাগবে চলুন এক নজরে এগুলো দেখে নিন প্রথমে আমি নিয়েছি টমেটো তারপর কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি পাঙ্গাস মাছ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ জিরা তেল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি মাছগুলা ভেজে নেওয়ার জন্য হালকা লবণ লবণ তারপর হলো গিয়ে মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে মেখে নিব মাছগুলো আমার মাখা শেষ হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব মাছগুলো আমার এক পিস হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি আর পিস ভাজার জন্য মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একে একে মাছের পিসগুলো আমি নামিয়ে রাখতেছি তেলগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলগুলোর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার নাম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এসছে এর মধ্যে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে পড়ে না যায় এখন আমি অপেক্ষা করব মশলাটায় হালকা কষানো না হওয়া পর্যন্ত কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আরও এক থেকে দুই মিনিট আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব এখন দুই মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানো হওয়ার জন্য মাছগুলো আমার কষানো শেষ এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব ছাড়িয়ে নিব মাছগুলো এখন আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিব পানি দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আরও জাল করে আমি তরকারিটা নামিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তারপর টমেটো এবং কাঁচামরিচ ফালি দিয়ে তরকারিটা আমরা নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে আসছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু টমেটো কুচি দিয়ে দিব টমেটোগুলো একদম আমাদের সবজি বাগানে ফ্রেশ টমেটো সেই জন্যই আমি পরে দিলাম না হয় গলে যাবে তো আস্তে আস্তে রাখার চেষ্টা করছি টমেটোগুলো যাতে গলে না যায় এখন আমি এর মধ্যে উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি বাস তাহলেই হয়ে গেল আমার তরকারিটা তরকারিটা আমার হয়ে আসে এখন আমি চুলাটা অফ করে দিব বন্ধুরা তোমাদের যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইকস কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থেকো ধন্যবাদ বন্ধুরা